मैं पानी पानी हो गई ভাইয়া এটা একটু ধরেন তো হ্যাঁ ডাক্তার সাহেব আসতেছি আসতেছি হ্যাঁ পুরসাপ লয়েছি তো সাথে এটা কি করছেন ভাই কোথাও খেয়াল আছে কি ব্যাপার রে ভাই মদ খেতে খেতে এভাবে হঠাৎ কাঁদছিস কেন আবে কাঁদছি কি আর আমি সাধে যাকে ভুলার লেগা মদ খাচ্ছি সালা তার নামটাই মনে করতে পারছি না চৌধুরী সাহেব আপনার বাসায় প্রতিদিন রাতে অচুরি করতে আসে হ্যাঁ নাম চৌধুরী এই চৌধুরী সাহেব আমি তোমার বাসায় চুরি করতে আসি না রাতে তোমার মেয়ের সাথে দেখা করতে আসি আর একটা কথা মনে রাখো তোমার মেয়ের ব্যাটে কিন্তু আমার বাচ্চা হ্যাঁ স্যার স্যার তুই এনে বয় মেয়েকে মায়ের চোখে দেখতে হবে না সেটা ঠিক আছে প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংকস শুধু থ্যাংকস না চল কাজী অফিসে বিয়ে করব তোকে দোস্ত আমি শিওর যে শাকিলের যে কোনো একটা নতুন ঘাবলা চলতেছে কেন আরে বেটা আমি শাকিলের মোবাইলে যতবারই ফোন দেই ততবারই মোবাইলে ওই পাশ থেকে একটা মহিলা ধরে কথা কয় কস কি দাঁড়া খবরটা আমি লইতাছি ফোন দে দুঃখিত আম্মু বলেছে মেয়েদের সাথে কথা বলতে না এটা তার নান বুড়া বেড়ি লাগে কথা কিরে আমি রাগ করছি আমার রাগ ভাঙাবে না তুমি তো এমন ছিলে না তুমি কি সিরিয়াসলি ব্রেক আপ করতে দাও বলে দাও ওকে হ্যাঁ, তোর শরীর থেকে এত গন্ধ মনে হয় সাত দিন ধরে গোসল করছ না আরে এই শীতে প্রতিদিন গোসল করা যায় নাকি কেন গরম পানি করে গোসল করবি আরে না প্রতিদিন গরম পানি করতে ভালো লাগে না আলসামি লাগে আরে বেটা তাহলে আমি একটা বুদ্ধি দেই শোন একদিন বেশি করে গরম পানি করে ফ্রিজে রেখে দিবি ওইটা দিয়ে প্রতিদিন গোসল করবি ঠিকই কইছস তাহলে ফ্রিজে রাখ মাছকে আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করলে ওপেন ব্লক মে দেবে বুঝছো চেহারার দিকে তো কুত্তায়ও তাকায় না আবার বলে যে ডিস্টার্ব করলে ওপেন ব্লক জয়নাল তুই তোর তো মারতে দশ বারো জন একসাথে আসতেছে মাত্র দশ বারো জন এখন তো আমার পাওয়ার আমাকে দেখাইতেই হবে কিসের পাওয়ার তোর এমন জোরে দৌড় দুম আমার আর ধরতেও পারবে না আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেচু গাছ আজকালকার মেয়েরা পরের oh লাইনটা বলে দেখ আজ আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম মনে হয় ওর আর আমার সম্পর্কটা টিকবে না কারণ ওর বোনটা বড্ড সুন্দরী আমরা জ্বলি না আমরা জ্বালাই দুই বোন মিলে একটা জামাই চালাই মোবাইল ছাড়া বাথরুমে গেলে মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়াও পিছিয়ে আসছি <laughs> আরে ভাই আজ সন্ধ্যায় আমার তরফ থেকে তোমাদের সবাইকে পার্টি ভাই আমি না বাবা হয়ে গেছি ভাই মেয়ে হয়েছে কিন্তু ভাই আমি না আজ অনেক হ্যাপি আমি না আজ দুই বছর পর ঘর যাইতেছি চৌধুরী বাবু আপনি বলছিলেন না আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না এইবার আপনি চাইলেও আমি আপনার মেয়ের বিয়ে করবো না কেন কারণ আমি ওই ধরনের মেয়েরে কখনোই বিয়ে করবো না যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অটোপাস আম্মু আমার একটা জামাই লাগবো কানে কম শোনো নাকি বললাম একটা জামা লাগবো জামা শোনো নয়ন উকুন যদি বিক্রি করা যাইতো হ্যাঁ উকুন যদি বিক্রি করা যাইতো তাহলে কি হইতো তাহলে বাংলার প্রত্যেকটা মেয়ে আজকে কোটিপতি থাকতো আমার আইডি আইডিটা পদ্মা সেতু দশ নাম্বার পিলারের মতো হয়েছে যা দে হেই দেখা মারে যা দে হেই দেখা মারে কেন কেন বারবার শুধু আমাকে ধন্যবাদ মামা একটা কথা দিকে অর্থাম আছি হো কিতা আচ্ছা টুটোর লোকে টুট মিললে কি তো কি সব সময় নেগেটিভ চিন্তা করিস না টুটোর লোকে টুট মিললে মুখ বন্ধ হয় হ্যাঁ। কি রোড়া তুন্ন পরীক্ষা তো বাইরে বাইরে গুরুত্ব কিল্লাই আমি পরীক্ষার ব্যাগ প্রিপারেশন লই ফেলাই এত বিলিয়েন কি কি রেডি করছিস পরীক্ষার লাই রাবার পেন্সিল স্কেল রেডি হয়ে গিয়ে এখন শুধু পড়ালেখা গান বাকি বাবু জানো আমি না মা হতে চলেছি ও তা বাবু আমি কি হতে চলেছি মামা जोर का झटका है जोरों से জানি বন্ধুর মতো আরে না না তাহলে কি হ্যাঁ ভাইয়ের মতন जोर का झटका है जोरों से ছোটবেলায় আম্মু কপালে টিপ দিয়ে দিত যাতে কোনো মেয়ে নজর না দেয় শালার ওই টিপের এত পাওয়ার যে আজ পর্যন্ত কোনো মেয়ে নজর দিল না আচ্ছা হৃদয় সিনেমার লাইফের বাবা মা আর বাস্তব লাইফের বাবা মার মধ্যে পার্থক্য কি এটাও জানোস না সিনেমা লাইফের বাবা মা যখন ছেলেরা যখন ভুল করে তখন বাবা মারা খুব কষ্ট পায় আর অন্ধকারে গিয়ে ভাবে ছেলেটাকে এত বড় করলাম আর ছেলেটা এভাবে কথা বলতেছে বাস্তব লাইফ আর বাস্তব লাইফের বাবা মারা যখন আমরা ভুল করি তখন কল দিয়ে বলে আশায় থাক আমি আইতাছি নিপু আই লাভ ইউ ভালোবাসো আমাকে হ্যাঁ বিয়ে করতে পারবা হ্যাঁ যদি ফ্যামিলি না মানে মানবে যদি না মানে তাহলে তো পারবো না তাই নিজের রাস্তা নিজে দেখো আর আমার রাস্তা আমাকে দেখতে দাও পিরিতি কেমনে জ্বালায় আগে যদি জানতাম তবা দোস্ত শোন তোর যদি কখনো কোনো বিপদ হয় মানে অনেক বড় বিপদ আর ওই বিপদে যদি তোর অনেক টাকার প্রয়োজন হয় তুই এই সব কথা এসে আমারে শোনাবি আরে দোস্ত তুই তো আমার প্রকৃত বন্ধু এরকম বন্ধু তো আমার দরকার যে বিপদের সময় আমার উপকার করবো আসলে ওইরকম কিছুই না আমার মানুষের বিপদের কথা শুনতে অনেক ভালো লাগে হয় বেটা বিপদের কথা শুনতে কার ভালো লাগে